আসসালামু আলাইকুম বিয়ার্স তো ভিডিও শুরুতে একটা সুখবর দিচ্ছি সেটি হচ্ছে আমার মাস্টার কার্ডটি আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি তোমরা সবাই এই কার্ডটি ব্যবহার করে অ্যাপস আপডেট করে নিতে পারবা তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এই কার্ডটি ব্যবহার করে তোমরা প্রত্যেকটা জিমেলে একটা নতুন জিমেল এখনই ক্রিয়েট করে এখনই অ্যাপস আপডেট করে দিতে পারবা আমি তোমাদের সামনে লাইভে একটা জিমেল ক্রিয়েট করে এখনই তোমাদের সামনে অ্যাপস আপডেট করে দেখাবো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর এই কার্ডটি আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিয়েছি তো ভিডিও ডিসক্রিপশন থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে তোমরা আমার মাস্টার কার্ডটি সংগ্রহ করে নাও এই ভিডিওটা দেখার পর ফ্রিতে তোমরা আমার এই মাস্টার কার্ডটি ব্যবহার করে অ্যাপস ইনস্টল করে পাঁচ দশ এভাবে পে পয়েন্ট পাওয়া তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো নিত্য নতুন ভিডিও পেতে তো আমি আমার ভিডিওটি এখন শুরু করতে যাচ্ছি ভিডিওর শুরুতেই আমি বলে দিই এটা একদম ফ্রি প্রসেস তোমরা ফ্রিতেই আমার কার্ডটি ব্যবহার করে তোমরা ফ্রিতেই প্রত্যেকটা জিমেলে একটা জিমেল নতুন ক্রিয়েট করে সেই জিমেলে অ্যাপ ইনস্টল পয়েন্ট পাবা আজকের এই ভিডিওটা নতুন পুরাতন সকল ইউজারের জন্য তোমরা প্রত্যেককে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো তো আমি প্রথমে দেখাই যে আমার জিমেলটা সম্পূর্ণ একটা বাংলাদেশি মেল তোমরা দেখতে পাচ্ছ যে কোনো প্রকার প্লে পয়েন্ট অপশনে নেই আর জিমেলটা এখানে ভালোভাবে লক্ষ্য করো যে আপেল ভাই একশো পাঁচ তো এখন আমি তোমাদের সামনে লাইভে এই বাংলাদেশের জিমেলটাতে ইউনিভার্সিটি সার্ভারে যা প্লে পয়েন্ট অ্যাড করে দেখাবো তো তোমাদের একটা প্রথমে যে ভিপিএন প্রয়োজন হবে তোমরা প্লে স্টোর থেকে ভিপিএন আইএফওয়াই অথবা যে কোনো একটা ভিপিএন ডাউনলোড করে নেবা যেটাতে ইউনাইটেড স্টেটের সার্ভার রয়েছে তো আমার ইউনাইটেড স্টেটের সার্ভারটি আমি এখানে কানেক্ট করে নিলাম ভিপিএনে তো তোমরাও ফার্স্ট টাইম তোমাদের ভিপিএনে ইউনাইটেড স্টেটের সার্ভারটা কানেক্ট করে নেবা তারপর গুগল ওপেনিয়ন যে রেওয়ার্ড অ্যাপসটা আছে তোমরা প্লে স্টোরে পাওয়া যাবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে যে শেষের দিকে আমি আমার গুগল ওপেন ইন্ডিয়া অ্যাপসের লিঙ্কটা দিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছি আপেল মাহমুদ একশো পাঁচ জিমেলটায় আমি কন্টিনিউ করলাম তোমাদের সামনে লাইভে আমি সব কিছু দেখাচ্ছি তো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে তোমরা টার্ন হিস্ট্রি অথবা নো থ্যাংকস তোমরা যে কোনো একটা দিয়ে দেবা তো আমি এখান থেকে নো থ্যাংকসের উপর ক্লিক করে দিলাম তো দেওয়ার পরে আমার দেখতে পাচ্ছে যে উপরে একটা সার্ভে আছে অর্থাৎ আমাকে পোস্টাল কোড তারপর সব কিছু দিতে বলতেছে তো আমি ওটার উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমার পোস্টাল কোড দিতে বলছে পোস্টাল কোড হচ্ছে নয় হাজার সতেরো যেটা ভিডিও স্ক্রিনেও দেখতে পাচ্ছ তো এখান থেকে এক পঁচিশ চৌত্রিশ দিয়া মেল দেওয়া ইংলিশ স্পেন দেওয়া সেভ অপশনের মধ্যে ক্লিক করে দেওয়া তো দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ চাবে তোমরা এখানে কন্টিনিউ দিয়ে দেবা তো এটা যেহেতু লোকেশনের বিভাগ এই জন্য আমার এখানে অন্ধকার দেখতে পাচ্ছ তোমাদের সামনে এরকম কন্টিনিউ নামে একটা বারান থাকবে তোমরা কন্টিনিউ ক্লিক করে দেবা সিম্পলি দেওয়ার পর তোমাদের সামনে এরকম আরেকটি লোডিং নেবে নেওয়ার পর যে গুগলিং অপেনের যে রোয়ার্ড আছে এটা অ্যাকাউন্টটা হয়ে যাবে তো এখান থেকে তোমরা সিম্পলি ডাইরেক্ট ব্যাক দিয়ে আসবা দেওয়ার পরে তোমরা প্লে স্টোরের মধ্যে ক্লিক করবা দেখতে পাচ্ছ যে আমার প্লে স্টোরে এখনও আমার পে পয়েন্ট অপশনটা শো করে নাই তো এটা তোমাদের ওই রকম হবে যে পে পয়েন্ট অপশনটা শো করবে না কারণ এটা তো ডাটাটা একটু ক্লিয়ার করে নিতে হবে তো তোমাদের এই প্লে স্টোরে তখন তোমরা ডাটাটা ক্লিয়ার করে দেবা তো আমি আমার প্লে স্টোরে ডাটাটা ক্লিয়ার করে দেই একদম ক্লিয়ার স্টোরেজ করে দেবা দেওয়ার পর আমি আমার প্লে স্টোরে আবার ঢুকলাম ঢুকানোর পর এবার দেখতে পারবা যে আমার পে পয়েন্ট অপশানটা শো করছে ওটা ডাটা না ক্লিয়ার করার কারণে কারণ আমার বাংলাদেশ থেকে আমি ইউনাইটেড স্টেটস সার্ভারে যাচ্ছি একটা ডাটার বিষয় আছে তো আমার ডাটার যদি ক্লিয়ার করে যদি তোমরা দাও তাহলে তোমাদের এই অপশনটা শো করবে তো আমার এখন জিমেলের মধ্যে আমি ক্লিক করে দেই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আপেল ভাই একশো পাঁচ জিমেলটাই রয়েছে তো এখানে পেপাউন্ড অপশনটা তখন এখন শো করছে ডাটা ক্লিয়ার করার কারণে তো আমি পেপাউন্ড অপশনের মধ্যে ক্লিক করে দিলাম তো এখান থেকে জয়েন ফর ফ্রির ওপর ক্লিক করে দিলাম তো তোমাদের এখানে এখন আমার যে মাস্টার কার্ডের কথা ভিডিও ফার্স্ট টাইম বলছিলাম তো তোমরা জয়েন করতে পারছো না যারা নতুন আছো এবং যারা পুরাতন আছো তোমাদের মাস্টার কার্ডের অভাবে তোমরা এখানে জয়েন করতে পারছো না তো আমি তোমাদের ফ্রিতেই আমার মাস্টার কার্ডটি দিয়ে দিচ্ছি আমার টেলিগ্রাম চ্যানেলে ভিডিও ডিসক্রিপশন থেকে তোমরা আমার চ্যানেলে জয়েন হয়ে কার্ডটি নিয়ে নাও তো এখানে তোমরা কার্ডের কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখতে পারবো যে উপরে কার্ড নাম্বার আছে তো আমার এখানে অন্ধকার দেখাচ্ছে যেহেতু আমি স্টোর থেকে অ্যাড করতেছি তো এখানে তোমরা উপরে আমার কার্ড নম্বরটা কপি করে উপরে কার্ড নম্বর দেবা আর নিচে এলো মাস দেবা তারপরে ইয়ার দেবা এবং আমার সিবি নাম্বারটা দিয়ে তোমরা কন্টিনিউ করে দেবা তো দেখতে পারলাম যে আমি পেস্ট করলাম কার্ড নাম্বার এবং মাস ইয়ার এবং সিবিটা দিয়ে আমি এখান থেকে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিলাম আমার এটা কন্টিনিউ হয়ে গেল তো একটু এরম তো তারপর তোমাদের সামনে এরম ইন্টারফেস আসবে তোমরা তো এইগুলো জানোই তারপরে এখানে ইয়েস আই এম দিয়ে দিবা যেহেতু তোমরা তাদের প্রোগ্রামে জয়েন করবা তো এখন তোমাদের যে জিনিসটা দেখাতে চাচ্ছি যে তোমরা দেখো যে আমার কার্ডটি ব্যবহার করার কারণেই নতুন জিমেলটাতে ভাই নতুন জিমেলটাতেই পয়েন্ট এসে গেছে যে এইগুলো দেখতে পাচ্ছ এখানে পাঁচ দশ আরও নিচে আছে তোমরা নতুন জিমেলটাতেই দেখতে পেলা লাইভে আমি নিয়ে দেখালাম দেখতে পাচ্ছ যে আপেল ভাই একশো পাঁচ আপেল ভাই একশো পাঁচ এ এই জিমেলটায় আছে তো আমি এই জিমেলটাতে আবারও তোমাদের প্রবেশ করেই দেখাচ্ছি লাইভে যে দেখতে পাচ্ছ যে এই জিমেলটাতে আমি অ্যাপস ইনস্টল করে এখন পয়েন্ট নিয়েও দেখাচ্ছি তো ইনস্টল করলাম তো ইনস্টল করার পরে দেখতে পাচ্ছ যে আরেকটা অ্যাপস আমি আছে ওটাও আমি ইনস্টল করে নেই তো ওটা আমি ইনস্টল করে নেই নেওয়ার পরে তোমাদের সামনে তোমরা লাইভেই দেখতে পারবা যে পয়েন্ট অ্যাড হয়ে গেছে তো একটু ওয়েট করো তোমরা লাইভেই সব কিছু দেখতে পাচ্ছ তো আমি একটু ব্যাক দেই যেহেতু আমার সার্ভার প্রবলেম তো আবারও দেখতে পাচ্ছ আপেল ভাই একশো পাঁচ আমি এই জিমেলটার মধ্যেই ক্লিক করে ঢুকলাম তো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে লাইভে আমি দশ পে পয়েন্ট পাই গেলাম এইভাবে ভাই তোমরা লাইভে হাজার হাজার ডায়মন্ড তোমরা এইভাবে টপ করতে পারবা নিজেদের আইডিতে তোমরা এইভাবে পে পয়েন্ট কালেক্ট করে আর তোমরা যারা যে ব্রেঞ্চ উইকলি পার্কটা অন করতে চাও এই রিলেটেড যদি তোমরা ভিডিও চাও তো আমি তোমাদের ব্রেনেস পার্কটা অন করে দেখাবো লাইভে ওটাও এরকম লাইভে প্রুফ সহকারে দেখাবো যে পার্কটা অন করা যায় তো আর যারা এই মাস্টার কার্ডটি বানাতে চাও তোমরা কমেন্টের মধ্যে জানাই দিও আমি তোমাদের মাস্টার কার্ড নিয়ে একটা ভিডিও দেবো এবং এ টু জেড লাইভে দেখাবো মাস্টার কার্ড বানিয়ে আমি মাস্টার কার্ড আনলিমিটেড বানাই মাস্টার কার্ড বানাতে তেমন কিছু লাগে না একটা এনআইডি হলেই হয় তোমাদের যে কারো একটা এনআইডি নিবা নেওয়ার পর আমার সাথে যোগাযোগ করবা এবং যার এনআইডি নেবা তার একটা সেলফি নিবা নিয়ে আর প্রত্যেকটি মাস্টার কার্ড অ্যাক্টিভ করার জন্য শূন্য পয়েন্ট ওয়ান ইউএসডিটি অথবা শূন্য পয়েন্ট টু ইউএসডিটি লাগে যেটা আমার কাছ থেকে তোমরা নিতে পারবা তার জন্য আমাকে বিশ থেকে পঁচিশ টাকা করে দিতে হবে তো তোমাদের যাদের মাস্টার কার্ড এখনই লাগবে তোমাদের পার্সোনাল মাস্টার কার্ড লাগবে তোমরা মাস্টার কার্ড দিয়ে তোমরা পার্ক অন করতে পারবা তো সেই পার্ক অন করতে নিতে চাইলে মাস্টার কার্ড নিতে চাইলে আমার ফেসবুক আইডিতে যোগাযোগ করো ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখলাম তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ